সালাতের হেফাজত বলতে কি বুঝাই এক নম্বর হল রসুল্লাহ সাল তরিকায় সালাত আদায় করা দুই নম্বর ওয়াক্তকে হেফাজত করা নির্দিষ্ট ওয়াক্তে সালাত আদায় করা তিন নম্বর হল সালাতে একাগ্রতা অবলম্বন করা আয়াতগুলো থেকে এবং হাদিস থেকে এটা বোঝা যায় উল্টাটা হলো রাসুলের তরিকায় সালাদ আদায় না করলে সে আর মুসল্লি থাকে না সে গায়ের মুসল্লি হয়ে যায় অর্থাৎ সে বেনামাজ দুই সালাতের ওয়াক্তকে যে হেফাজত করে না সে মুনাফেক তিন যে ব্যক্তি সালাতের মধ্যে একাগ্রতা অবলম্বন করতে পারে না এই ব্যক্তি পাপি পাপাচারী বলেই তার অন্তরটা সালাতে ধরে রাখতে পারে না তিনটি পজিটিভ আর পাশাপাশি তিনটা নেগেটিভ বিষয় আছে এটা ছাড়া আমরা সালাত আদায় করি চেষ্টা করি ভালোভাবে পড়ার তাদের জন্য সতর্ক করা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাফিজু আলা সালাওয়াত তোমরা সালাত সমূহের হেফাজত করো দুইশো আটত্রিশ নম্বর আয়াত সূরা বাকারা হাফিজু আলা সালাওয়াত তোমরা সালাত সমূহের হেফাজত করো অসলাতিল বুস্ত বিশেষ করে আসর সালাত তারপরে বলছেন আল্লাহ রব্বুল আলমের জন্য একনিষ্ঠ চিত্তে তোমরা দাঁড়িয়ে যাও অর্থাৎ সালাতে একাগ্রতা অবলম্বন করা ফরজ আল্লাহর নির্দেশ সালাত আদায় করার সময় আমাদেরকে একাগ্রতা অবলম্বন করতে হবে দুই নম্বর কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করছি এটা বললাম দুশো আটত্রিশ নম্বর আয়াত সুরা আনাম বিরানব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون যারা আল্লাহ আখেরাতের প্রতি ঈমান আনে ওহুম আলা সলাতিহিম ইউহাফিজুন তারা তাদের সালাদকে হেফাজত করে আল্লাহ বলছেন এক মুসল্লির কতগুলো মানে বিশেষণ মুসল্লির কতগুলো গুণ আল্লাহ বলে দিচ্ছেন সুরা মমিন দুই নম্বর আয়াত আল্লাদিন যারা একদিকে বললেন অলিল অকুম অলিল্লাহ হাফিজুন খশেউন আবার বলেছেন আল্লাদিনাহুম আলা সলাতিহিম দায়েমুন মুসল্লি কারা যারা সালাতে রত থাকে ওয়াবুদ রব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন যারা মৃত্যু পর্যন্ত সালাতে অভ্যস্ত তাদেরকে বলা হয় মুসল্লি যারা এক সালাত ছেড়ে দেয় একত্ব তারা মুসল্লি না কারণ একত্ব সালাদ ছেড়ে দিলে সে কাফের হয়ে যায় তো মুসল্লি কারণ ইল্লাল মুসল্লিম আল্লাহ আল্লাহ বলছেন যে মুসল্লি তারাই যারা মৃত্যু পর্যন্ত সালাতে অভ্যস্ত দায়মুন একদিকে বললেন হাফিজুন আরেকদিকে বলছেন কনেতুন আরেকদিকে বলছেন খসে আর একদিকে বলছে দায় মুন আল্লাহ আবার বলছেন আল্লাহ আমি বুঝাতে চাইলাম এটা দ্বারা যে আপনি মুসল্লি আপনার মধ্যে এই গুণগুলো আছে কিনা আপনি যখন দাঁড়ালেন সালাতে একাগ্রতার সাথে এক সালাতে দাঁড়িয়ে আপনার অন্তরটা ভীতু হয়ে চোখ দিয়ে পানি বের হয় সেজদা দিলে আপনার বুকটা কেঁপে উঠে এইরকম মুসল্লি কিনা আর আপনি জীবনে এক একাত্ম সালাদ ছেড়ে দিয়েছেন কিনা যদি কেউ একত্র সালাদ ছেড়ে দেয় সে ব্যক্তি মুসল্লি না বন্ধুরা আমার এটাকে সালাতের হেফাজত বলে দুই নম্বর হলো ওই ছেলেগুলো বসাও যারা দায়িত্বশীল আছো ওই ছেলেগুলো তো আল্লাহ রাবুল আলমে দেখেন এর বিপরীতটা যদি কারো অন্তর সালাতে স্থির না থাকে এবং তাড়াহুড়া করে অলসতা করে আল্লাহ তাদেরকে মুনাফিক বলেছেন এটা বলার আগে আমি আপনাদের বলবো একটা হাদিস হাদিসটি বর্ণিত হয়েছে চার হাজার দুইশো বাহাত্তর নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে রসুসল্লাহ আলাইসালাম বলছেন ইদা দাখাল আল মাইয়িত যখন একটা মাইয়েতকে কবরে রাখা হয় মুসিলাতে শামসুলাহ ইন্দা গুরু বিহা তখন সূর্যটা ডুবার সময় হয়ে যায় অর্থাৎ আসরের টাইম হয়ে যায় যখন তাকে বসানো হয় কবরে যখন তাকে বসানো হয় ইয়ামসাহু আইনাই তখন তার দুই চোখ সে হাত দিয়ে মুছতে থাকে আপনি তো ঘুম থেকে উঠার পরে দুই চোখ মুছেন না হাত দিয়ে ঠিক এই মুহূর্তে যখন মুছতে থাকে দুইজন ফেরেস্তা গিয়ে বসায় বসানোর পরে তার সে বুঝতে পারে সময়টা চলে যাচ্ছে ঠিক ওই মুহূর্তে চোখ মুছতে থাকে আর ফেরেস্তারা বলতে থাকে মার রব্বক তোমার রবকে কিন্তু মাইয়ের ব্যক্তি তখন বলে দাউনি মুসল্লি আরে তোমরা আমাকে ছাড়ো আমি সালা খোদাই করি কবরে বসা দুইজন ফেরেস্তা সামনে কবরের মধ্যে মুসল্লি চোখ মুসছে আর বলছে দাউনি মুসল্লি আরে তোমরা আমাকে ছেড়ে দাও মুসল্লি আমি সালাদ আদায় করি এটা হলো ধমকের শব্দ জিজ্ঞেস করছে মার রব্বকা তোমার রবকে আর সে উত্তর দিচ্ছে দাউনি মুসল্লি ছাড়ো আমি আগে সালাদ আদায় করি না এই ধরনের ব্যক্তিকে যে কবরে বসে ফেরেস্তাকে ধমক দিয়ে কথা বলতে পারবে এখানে একজন নেই আমরা এই ধমকটা দিতে পারব কারণ আমি দুনিয়াবি জীবনে আমার স্ত্রীকেও এই ধমক দিতে পারি না বলতে পারবো না আমার উচ্চ পদস্থ কর্মকর্তাকে বলতে পারেনি সালাতের টাইম হয়ে গেছে সালাদটা পড়েনি আমি বলতে পারবো না আমি কিভাবে ধমক দিব ফেরেস্তাদেরকে আমি তো হিসাব করেই পাই না সালাতের ওয়াক্তের ব্যাপারে আমাকে রকম সালাতের ওয়াক্ত হয়ে গেলে পৃথিবীর আর কোনো কাজ চলবে না ওয়াক্ত হয়ে গেছে এবং সালাত করতে হবে একবারে সোজা পরিষ্কার কেন ওয়াক্ত হয়ে যাচ্ছে আমি সালাত আদায় করছি না এটা হলো মুনাফেকের আলামত ওয়াক্ত হয়ে গেছে সালাত আদায় করছি না গড়িমসি করছি এটা মুনাফেকের আলামত আল্লাহ বলছেন তারা সালাতে আসে নিজের ইচ্ছায় অলসতাবশত সালাত আপনার ইচ্ছায় আদায় করতে পারবেন না সালাদ টাইম হয়ে গেছে আদায় করবেন এটা আল্লাহর নির্দেশ সোরা নিসা একশো তিন নম্বর আয়াত ইন্না সোলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউদা একটা রুল মনে রাখবেন আপনি আজকে আল্লাহ বলছেন নিশ্চয় সালাদকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট ওয়াক্তে মমিনদের উপরে সালাদ ফরজ নির্দিষ্ট ওয়াক্তে আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো ওয়াক্ত ফলো করবেন এক নম্বর আর দুই নম্বর মনে রাখবেন যখনই সালাত আদায় করতে আপনার দেরি হচ্ছে আপনি গড়িমসি করছেন অলসতা করছেন তখন ভাববেন আমার মধ্যে নিফাক আছে আমার মধ্যে মুনাফিকি আছে আমি বুঝাতে পারলাম কিনা জানি না মনে করবেন আমার মধ্যে নিফাক আছে সাহাবিরা যদি মনে করেন না ফাক্তু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সালামে মুনাফিক হয়ে গেছে হামজা তিনি বলছেন আল্লাহ কাছে গে না ফাক্তু ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ আমি মুনাফিক হয়ে গেছি আমি মুনাফিক হয়ে গেছি যার অন্তরে এই ভয়টা থাকে তাহলে আমি মুনাফেক আমার মধ্যে কি নিফাক আছে আহা ভিতরে নিফাক থাকলে তো ইমান থাকে না তাহলে আমি মুনাফেক এই ভয়টা যার মধ্যে থাকে এই ব্যক্তি মমিন এই ব্যক্তি মুমিন আপনার মধ্যে এই তাড়াহুড়া থাকতে হবে আজকে বারোটার সাথে ওয়াক্ত হয়েছে কয়টায় বারোটার সাথে যদি প্রশ্ন করি গতকালকে জহর কয়টায় পড়েছেন সবাই উত্তর দেবেন একটাই পড়েছি অথবা সোয়া একটাই অথবা দেড়টাই আর মা বোনদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে এই সালাক পড়তে পড়তে আড়াইটা বেজে গেছিল অথবা কেউ পড়েছেন শুধু আড়াইটা না কেউ পড়েছেন জহরের সালাদ গতকালকে জহর এবং আসর একসঙ্গে আপনি মনে করে নিয়েছেন যে আস জহরের টাইম পার হয়ে গেছে আমি আসরের সাথে পড়ে নিব এই রকম বুঝ কাদের আছে সত্য কথা বলবেন আপনারা আমি বলি আরে জহরের টাইমটা পার হয়েছে সামনে আসর আসছে ঠিক আছে আসরের টাইমে জহর পড়ে নিব এরকম বুঝ কার কার আছে একটু হাত তোলে তো দেখি হাত তুলে সরম করছেন কেন আপনারা বুঝেননি কথা জহরের টাইম শেষ হয়ে যাচ্ছে তখন আপনি মনে করছেন ঠিক আছে আসরের টাইমে কি পড়ে নিব এরকম বুঝ আপনার কারোর মধ্যে নাই সবার মধ্যে আছে হাত তুলছেন না কেন তাহলে তুলেন হাত তুলেন আমি চিনি না আপনাদের আমি বলি আপনাদের এই ফতোয়া শুধু ভুল না এটা কাফের হওয়ার ফতোয়া কি হওয়ার ফতোয়া এটা কাফের হওয়ার ফতোয়া এটা নমজুবিল্লাহ স্তাফরুল্লাহ যাকেই জিজ্ঞেস করি তার মধ্যে ধারণা আছে এই কুধারণাটা কে তৈরি করলো অত শরীয়ত বলেছে উল্টাটা কিভাবে যে বুঝাবো আপনাকে আজকে আসরের সালাম আজকে যদি আপনাকে জিজ্ঞেস করি আসরের সালাদ কয়টায় হয়েছে আপনি কি উত্তর দেবেন বলেন তো আজকে আসলে সালাপ কাটা হবে সম্পর্ক তিনটা নয় কি দশে এরকম ধরেন দশ তিনটা দশ রক্ত হবে আপনি জহর পড়েননি এখনো স্বেচ্ছায় ঘোরাফেরা করছেন অলসতা করছেন ঘুরে বেড়াচ্ছেন এখন তিনটা দশ বেড়ে গেছে আপনি এখনো জহর পড়েননি এখন আপনি মুসলিম না কাফের উত্তর কি এর একরকম মুসলিম না এর নাম সালাত এর নাম সালাত যদি আগে না জানেন মাসালাটা আজকে জেনে নেন এটা সালাদ এটা ব্যবসা না এটা জাকাতের বিধান না এটা হজ্জের বিধান না এটা সালাতের বিধান আপনার তিনটা দশে ওয়াক্ত হবে আপনি জহর পড়েননি এখনো পান চাপাচ্ছেন গল্প করছেন এখন মুসলিম না তিনটা দল বেঁচে গেছে এখন কি করা লাগবে আলাইহে তৌবা এখন আপনাকে তৌবা করে আবার মুসলিম হতে হবে আবার আপনাকে কালেমা শাহাদত পড়তে হবে বলে বলবেন আমি এখন মুসলিম আমি সালাত আবার শুরু করব দুর্ভাগ্য মাসালাটা আমরা জানি না রসদ সাল্লাহ সাল্লাম বলছেন আসরের সালাত কয় রাখাত কয় রাখাত চার রাখাত সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে চার রাকাতের মধ্যে এক রাকাত যদি সূর্য ওঠার আগে পড়ে এক রাকাত ফাঁকাত আদ রাকাত সালাদ তবুও সালাদটা পেল মানে সূর্য ডুবে না যায় সূর্য ডুবার আগেই শুরু করতে হবে সালাদটা তবুও যেন সালাদটা আপনি পান সূর্য ডুবে যাওয়ার পরে হয়ে গেলে আপনার সালাদ পাবেন না রসুল বলছেন ফজরের সালাতের টাইম সূর্য উঠা পর্যন্ত যে ব্যক্তি পাবে এক রাকাত মান আদ্রাকা রাকাতান কবলা তুলু শামস যে ব্যক্তি এক রাকাত পড়তে পারবে সূর্য উঠার আগে সেজন্য পড়ে নেয় ফকাত আদ্রাকা সালাত সে তখন সালাত পেয়ে গেল হ্যাঁ।